hi friends I am Radha আমি একজন বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্ট আমি তোমাদের সামনে একদম নতুন তোমাদের তোমাদের জন্য আমি কিছু বিউটি টিপস নিয়ে আসছি তোমাদের সাথে আমি আজকে আলাপ করতে এসছি আর আমার যে টিপসগুলো দেখবে প্রচুর ভালো রেজাল্ট পাবে তোমরা দেখবে ভিডিও ভিডিওগুলো সব দেখবে আর শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করলে তুমি আমার ভিডিও পাবে ভিডিওগুলো অবশ্যই দেখবে আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে আসছি রাধা যখন আছে তোমাদের কারো টেনশান নেই আমি সবার স্কিন সবার হেয়ার ভালো করব আমার আমার সাথে আলাপ করার জন্যে আমি তোমাদের সাথে আলাপ করে সবাইকে দেখব যখন তখন ভালোই লাগবে যখন আমাকে দেখবে আর যদি কিছু ভুল হয়ে যায় তো তোমরা কমেন্ট করে নিশ্চয় জানাবে এটা ভুল হয়ে গেছে রাধা আমি ঠিক করে নেব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ অ্যান্ড বাই খুব তাড়াতাড়ি আমি আসছি আমার ভিডিও দেখবে